নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় এবারের দুর্গাপূজায় পাঁচ রাশির জাতক ও জাতিকা লটারি প্রাপ্তির মাধ্যমে কোটিপতি হতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক জাতিকা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাই এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের শোনা একান্ত প্রয়োজন কিন্তু তাও যদি আপনি না শুনতে চান তবে ভিডিওটি কিছুটা কেটে দিন তারপরে রাশিভিত্তিক কথা শুনুন তবে আমার মনে হয় আপনি যদি পুরো ভিডিওটা শুনেন তবে উপকৃত হবেন এবং কিভাবে লটারির টিকিট কাটতে হবে তাও আপনি বুঝতে পারবেন প্রথম কথা লটারির মাধ্যমে কোটি টাকা অর্জন সবার ভাগ্যে থাকে না কিছু কিছু মানুষের ভাগ্যে থাকে কিন্তু অনেকে এমন আছেন প্রচুর টাকা লটারি কাটছেন কিন্তু কোনো প্রাইজ পাচ্ছেন না আবার অনেকে এমন আছেন দু একটি মাত্র টিকিট কেটে কোটি টাকা পেয়ে যাচ্ছেন আবার এমনটাও হয় আপনি আগে প্রচুর অর্থ পেয়েছেন কিন্তু বর্তমানে পাচ্ছেন না তার কারণ এই আপনার ব্যক্তিগত রাশিচক্রে লটারির মাধ্যমে প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু গোচর সাপোর্ট করছে না আবার কারো কারো ক্ষেত্রে দেখ গ্রহগোচর সাপোর্ট করার জন্য এক সময় কিছু পরিমাণ অর্থ লটারিতে পেয়েছিল কিন্তু তার ব্যক্তিগত রাশিচক্রে লটারি প্রাপ্তির যোগ নেই কাজেই আপনাদের আগে দেখতে হবে আপনার রাশিচক্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না যদি থাকে তবে কোন সময় পাবেন কখন টিকিট কাটবেন এবং কোন সংখ্যার টিকিট কাটবেন মনে রাখবেন প্রত্যেকের টিকিটের সংখ্যা আলাদা হয় রাশিচক্র অনুযায়ী প্রত্যেকের দিন আলাদা বেড়ায় অর্থাৎ আপনার রাশিচক্র অনুযায়ী দেখতে হবে কোন শুভ দিনে কখন টিকিট কাটবেন কী সংখ্যার টিকিট কাটবেন পাশাপাশি গোচর যদি সাপোর্ট করে যায় তবে তো আর কোনো কথাই নয় তবে কিছু কিছু যোগ রয়েছে যোগে লটারি প্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় আর মহানয়ার পরের দিন থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ দেবীপক্ষের পর থেকে শুভ যোগ থাকবে এই সময় আপনি যদি সঠিক নিয়ম মেনে লটারি কাটতে পারেন তবে আপনি হয়ে যেতে পারেন পরবর্তী কোটিপতি এবার আসি রাশিভিত্তিক আলোচনায় আপনি লটারি পাবেন না পাবেন না তা নির্ভর করে দুটি গ্রহের উপর একটি রাহু এবং অন্যটি শুক্র গ্রহ এছাড়াও হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ লটারিতে পাইয়ে দিতে সাহায্য করে বুধ গ্রহ কাজেই আপনার ব্যক্তিগত রাশিচক্রে রাহু ও শুক্র গ্রহের অবস্থান দেখা একান্ত প্রয়োজন তবে এবছরের দুর্গাপুজোয় পাঁচ রাশির জাতক ও জাতিকার লটারির মাধ্যমে অর্থ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রথম সৌভাগ্যশালী রাশি হল বৃষ রাশিতেই রাহু গ্রহের অবস্থান এবং শুক্র গ্রহের সমসপ্তম দৃষ্টি বিশ্বরাশির জাতক জাতিকাদের হাতে অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে আর এই অর্থ আসতে চলেছে জুয়া সাট্টা লটারি এবং শেয়ার বাজারের মাধ্যমে কাজে আপনি হচ্ছেন প্রথম সৌভাগ্যশালী রাশি দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কর্কট রাশি রাশির একাদশভাবে অর্থাৎ ইনকামভাবে রাহুর অবস্থান আর ইনকামভাবে যখনই অশুভ গ্রহ বসে পড়ে তখন জানবেন হঠাৎ করে আপনার হাতে অর্থ আসার সম্ভাবনা বেড়ে যায় আর এই হঠাৎ করে অর্থ আসতে চলেছে লটারির মাধ্যমে জুয়ার মাধ্যমে সাট্টার মাধ্যমে এছাড়াও আপনি যদি অনলাইনে টাকা ইনভেস্ট করতে চান তবে সেখান থেকেও বেনিফিট পেতে চলেছেন তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মকর রাশি রাশির পঞ্চমভাবে অবস্থান করছে রাহু এবং ইনকামভাবে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তির আমি যে পাঁচ রাশির নাম জানাবো তার মধ্যে এক নম্বরে রাখা চলে মকর রাশির জাতক ও জাতিকাদের তাই মকর রাশির জাতক জাতিকাদের আমি পরামর্শ দিব আপনি অবশ্যই ভাগ্য পরীক্ষা করুন কে জানে আপনি হয়ে যেতে পারেন পরবর্তী কোটিপতি কারণ গ্রহগোচর সেটিই দেখাচ্ছে এবং আপনার যদি রাশিচক্র পারমিট করে যায় তবে কোনো কথাই নয় আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মেষ রাশি রাশির ধনভাবে অবস্থান করছে রাহু আর ধনভাবে অশুভ গ্রহের অবস্থান হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে অর্থ দিয়ে থাকে কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে অস্বাভাবিক অর্থ আর এই অর্থ আসার পুরোপুরি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে লটারি প্রাপ্তির মাধ্যমে কাজেই আপনিও আপনার ভাগ্যকে এই বছরের দুর্গাপুজোয় অবশ্যই পরীক্ষা করে নিন কে বলতে পারে আপনিও হয়ে যেতে পারেন পরবর্তী কোটিপতি পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি তা হল কন্যা রাশি রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রাহু কাজেই আপনি ভাগ্যের সাহায্যে প্রভূত পরিমাণ অর্থ পেতে চলেছেন কাজেই দ্বিতীয় সৌভাগ্যশালী রাশির নাম হিসাবে আমি কন্যা রাশির কথা জানাবো মকরের পরেই কন্যা রাশি আর কাজেই কন্যা রাশির জাতক জাতিকাদের নিজের ভাগ্যকে একবারের জন্য হলেও এবারের দুর্গাপুজোয় অবশ্যই পরীক্ষা করে নিন কে জানে আপনিও হয়ে যেতে পারেন পরবর্তী কোটিপতি কারণ ভাগ্য আপনার সাথে আছে আর ভাগ্য যার সাথে থাকে তার ভাগ্য হীরের মতো চকচক করে তার হাতে হঠাৎ করে এসে যায় প্রচুর টাকা আর এই প্রচুর পরিমাণ অর্থ অর্থাৎ কোটি টাকার সমান অর্থ আসতে চলেছে আপনার হাতে লটারি প্রাপ্তির মাধ্যমে যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করিয়ে শুভ সংখ্যা শুভ নম্বর শুভ বার শুভ সময় জেনে লটারি কাটতে চান এবং রাশিচক্র বিচার করাতে চান তারা অবশ্যই নিচের দেওয়া নম্বরে নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল eight nine one eight zero two double one five four মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার ফ্রি সার্ভিস নয় যারা ইচ্ছুক হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক জানিয়ে দিব